What's up everybody, this is Onik the Fit Boy and today we are standing on Lalpur Gindhali Park. So guys, we want to make a funny video for you and uh, all Fit Boys team are here. By one is challenge for them. So let's go guys and let me show you the challenge. Okay guys, fast track is fast. So firstly, you have to do this and if you miss this, then you will give a jerk from the Fit Boys. Okay, so guys, fast, Mr. Showdown, my boy, come on and take this challenge. Okay, let's go, guys. Let's go, kill it. Oh, miss. Okay, guys, fail. So keep that. Okay, guys, there. ওকে শেয়াজুল একটা ওয়ার্কআউট করবে দেন হ্যাঁ শেয়াজুল একটা ওয়ার্কআউট করবে দেন ওটাকে তোমার করতে হবে হ্যাঁ চ্যালেঞ্জ ওকে শেয়াজুল লেটস গো বাই এটা সেম ওয়ার্কআউট অ্যান্ড ওকে করতে হবে same workout okay okay okay yes চেষ্টা করো চল চল oh no yes yes yes পাঁচ পাঁচ guys okay okay miss dear please এই তুমি বলো ডিয়ার বলো dear please first first dear সাহায্যের আছে হাসির কানে ইয়ে করো বাসি হয়ে যায় ওকে yes he can okay next guys twin next twin right, let's go boy let's go okay oh no miss yes Bye, yeah. Sure, দেওয়ার কি দেওয়া যায় push up ten ten ten push up let's go bye let's go yes এখানে okay okay guys let's go let's go bye ভালো টেন ভালো Yes, yes, man, you can. One, two, three, ভাই four, five, six, seven, eight, nine, and ten. Oh man, now boy, you can, boy, you can, you can, boy, you can. Yes, it's done. It's done. Okay, next. Shazil, brother, if you want, if you want, we will request for you. Come on, boy. Then you will give beer. Everybody, everybody. Okay. Okay, Mr. Shazil, brother, come on. <laughs> Man? No man, no. So Shadula কি শাদল গেঞ্জি খুলে আসবে শাদল এই ফুললা হ্যাঁ গেঞ্জি খুলে কিক দিয়ে আসতে হবে ইয়েস ওকে oh. oh, দাদু লেটস গো অবশ্যই হবে Oh, miss. Miss, miss. So, Dadu, your dad, Hasib. Where is Hasib? Dumbbell cart. Hasib, yes, Hasib, dumbbell carts. Yes, 10. 10. Come on. 10 dumbbell carts. Hmm. Uh, 10. Yeah. 10, 10. Okay, let's go. এটা খুলেন ওকে আর ভয় পাবা না সমস্যা নেই ওকে ওকে ওকে ভালো করে তুমি সপ্তাহ সপ্তাহ 10 yes, yes, yes. yes Let's go, bhai. Okay, miss. So deep. One full up balance. One full up. Yes. Dadu. ষাট Next, next one, next one, right hand. Come on, boys. Okay, come on. let's go, boy. Let's go, boy. Okay, after no, no. Oh, miss, oh, man. Hey. Dumbbell curls. Aryan Ashik. Yes, Ashik. One, two three, four. Oh, good. Next one, next one. Aryan Ashik. Let's go, boy. ভাই আপনাকে নিয়ে মারবো তো এটা কাঁদে নিয়ে Okay. Oh, miss, guy. So what is the dear for you? Okay, sure. Jumping jack, jumping jack. Okay, yes. Let's go, bye. <laughs> Oh, oh, monkey, monkey, monkey in the park. okay, next. Next. Next. Brother, come on. Oh, boy, boy, oh, again, boy, again. Oh, good. Okay, next, Hafiz, boy, come on. Hafiz. Hasif. Okay, okay, let's go, boy, let's go. কি কোন দিক থেকে- মানে কিভাবে আঁকাবো ওটা একবার দেখা এরকম করে ঘোরা খারাপ করতে ওদিক থেকে ওদিক থেকে আর Oh, miss, man. But dear, Hasif had a dance with her, boy. ওই জায়গায়। ওই জায়গায়। No, man, no, sorry, no, sir. Dear, it is dear for you. It is dear. It is dear for you. আসার সময় খুব ড্যান্স করছো এবার একটু ড্যান্স করো হ্যাঁ ওইখানে ওইখানে গান দিব গান একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক এখন না এখন না এই গো গো গো গো এইবার এইবার হ্যাঁ হ্যাঁ শুরু করো পাস পাস পাস আরো কি আরো আরো বললি বললি বললি হয়নি হয়নি বিয়ার বিয়ার এখনো ক্যান্সেল বিয়ার এখনো ক্যান্সেল বিয়ার cancel fully fully boy fully fully ফাটাই দাও ফাটাই দাও Yes, kill, kill, kill. Shadul একটু কিল করো fast fast boy fast fast সবাই সবাই সবাই এভরিবডি হবে না ভালো vai, vai, vai, vai, vai, vai. Let's go, let's go. Okay. মাইটা শুরু হয়েছে হয়েছে তারপরে বডি প্লান মাই টান মাই টান অনেক ভাই অনেক ভাইকে ডেয়ার দিব আমি ওকে চলি ভাই আচ্ছা থাক আমার হাতে থাক এটা প্রমিস করতে হবে Vamos, oh my god!